হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা দেখছো Bangla website YouTube channel Bangla website YouTube চ্যানেলে সবাইকে স্বাগত চলো আজকের আমি একটা নতুন ভিডিও আনতে চলেছি খুব কম সময়ের মধ্যে কিভাবে আপনারা আপনাদের ফটোটাকে three two four MB or five two six MB ফটোটাকে খুব কম সময়ের মধ্যে আপনারা হান্ড্রেড কেবি হান্ড্রেড ফিফটি কেবিতে কনভার্ট করতে পারবেন খুব কম সময়ের মধ্যে চলুন শুরু করা যাক আমার ভিডিওটা তো সঠিক সহজ পদ্ধতিতে আমি আমার ভিডিওটা শুরু করলাম খুব কম সময়ের মধ্যে আপনারা ফটোটাকে কনভার্ট করতে পারবেন চলুন আগে প্রথমে আমার ফটোর পিকচার সাইজটা দেখে নেওয়া যায় পিকচারটা আছে আমার ডেস্কটপে তো আমি এই পিকচারটা আমি এখন কনভার্ট করতে চলেছি তো ফটোর সাইজটা জানবার জন্য আমাকে কি করতে হবে ফটোটার উপর আমাকে জাস্ট মাউস ক্লিক করতে হবে জাস্ট মাউস ক্লিক করলাম করবার পরে আপনারা ওখানেই দেখতে পাবেন অথবা যদি আরেকটু ডিটেলসে জানতে চান তাহলে আপনাকে একসাথেই কন্ট্রোল অল্ট এন্টার প্রেস করতে হবে করলে দেখতে পাবেন দেখুন আমার ফটোর সাইজ আছে কত three point six four MB three four three point six four MB তো এই ফটোটাকে আমি কনভার্ট করব একশো কেবির মধ্যে তো তার জন্যে আমাকে ফটোটাকের উপর মাউস ক্লিক আবার করলাম করবার পরে আপনারা আপনাদের মাউসের রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে দেখতে পাবেন অনেক এই অপশানগুলো পেয়েছেন এই অপশানগুলো পেয়েছেন অপশানগুলোর মধ্যে দেখতে পাবেন মাঝখান পজিশানে আছে ওপেন উইথ ওপেন উইথে যাওয়ার পরে দেখতে পাবেন এই অপশানগুলো ওপেন হয়ে গেছে ওখানে দেখতে পাবেন মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার সেখানে ক্লিক করলাম সেখানে ক্লিক করার পরে আমার ইমেজটা ওপেন হয়ে গেল ইমেজ ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন ঠিক ফটোর উপরে পিকচারের উপরে এডিট পিকচার আছে এডিট পিকচার অপশান পাবেন এডিট পিকচারে ক্লিক করবেন এডিট পিকচার ক্লিক করার পরে আপনার ডান দিকে দেখতে পাবেন রিসাইজ এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন অপশানগুলোর মধ্যে কি আছে প্রথমে brightness and contrast colour crop rotate and flip red eye removal then আছে চেঞ্জ পিকচার সাইজ এখানে আপনারা ক্লিক করবেন রিসাইজ তো আমি সেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই অপশানগুলো দেখতে পাবেন দেখতে পাবেন original size predefined width and height কত আপনারা ফোর এইটটি ইন্টু সেভেন টোয়েন্টিতে করবেন নাকি এবার আপনাদের সাইজটা সেটা আছে কত বাই কততে করবেন বা আপনার কাস্টম উইথ করতে পারেন আর আমি করব যেটা percentage of original width and height তো পার্সেন্টেজ আমি পার্সেন্টেজের উপর জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাবেন এই জায়গায় চলে এসেছে হান্ড্রেড পারসেন্ট তো আমি হান্ড্রেড পারসেন্ট করবো না হান্ড্রেড পারসেন্ট মানে কি যে আপনার যদি থ্রি এমবি ফটো থাকে তো সেটার হান্ড্রেড পারসেন্ট করলে আপনার থ্রি এমবি ফটোটা থেকে যাবে কিন্তু আমি থ্রি এমবি ফটোটাকে হান্ড্রেড কেবিতে কনভার্ট করবো টেন পারসেন্ট আমি নিলাম থ্রি এমবি টেন পারসেন্ট আমি নিলাম তারপরে এখানে ওকে ক্লিক ওকে দেখতে পাবেন ওকেতে আপনারা জাস্ট ক্লিক করবেন ওকে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ফটোর সাইজটা এটা জাস্ট কিছু করবেন না আপনারা কন্ট্রোল এস ক্লিক করবেন কন্ট্রোল এস ক্লিক করার পরে আপনারা এই যে উপরে যে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্নতে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা রিমুভ হয়ে যাব ক্লোজ করে দিলেন ক্লোজ করে দেওয়ার পরে এবার দেখবেন ফটোর সাইজটা কত হয়েছে তো দেখুন আবার সেই ফটোর সাইজ দেখে নেবেন আমার ডেস্কটপে ফটোটা আছে সেখানে জাস্ট মাউস ক্লিক করলাম মাউস ক্লিক করার পরে কন্ট্রোল অল্ট একসাথে এন্টার প্রেস করবেন আপনারা দেখতে পাচ্ছেন ফটোর সাইজ হয়ে গেছে সিক্সটি কেবি সিক্সটি কেবি আপনারাই দেখুন size on disk sixty KB তো খুব সহজেই আপনারা শিখে নিলেন কিভাবে ফটোর সাইজ কমাতে হয় তো আর আশা করি কোনো অসুবিধা হবে না ফর্ম ফিল করার সময় বা কোনো প্রয়োজনীয় অফিসিয়াল ডকুমেন্ট সাবমিট করার সময় তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এই রকম খুব সহজে বাংলায় ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি দেখবার জন্য থ্যাংক ইউ